Friends welcome back to my channel again তো আজকে নতুন দুটোর সঙ্গে দেখা হলো এই কোথায় গেল এই যে শ্রেয়া আর একজনের নাম কি শ্রেয়া রিয়া রিয়া শ্রেয়া রিয়া আর পেছনে রয়েছে কোথায় কোথায় এরকম আমার অফিস কালি সঙ্গীতা সবাই মিলে এসছি হঠাৎ করে প্ল্যান হলো কোথায় যাব ইকো পার্ক মলগুলোকে বলেছিলাম চল রয়্যাল বেঙ্গলে যাই কিন্তু না ওরা ইকো পার্কে আসবে ঠিক আছে পয়েন্ট তো লিকো পার্কে যাই তাও আসতে মানে সন্ধ্যেবেলা ছটা বাজে দুপুরবেলা পর্যন্ত তো সময় হলো না হেলতে দুলতে ঘুমিয়ে এসেছে যাই হোক হাঁটছি পৌঁছাই দেন কথা বলবো ওকে ও মাই গড বাও এই এগুলো কি কিসের উপলক্ষে করেছে রে এটা হ্যাঁ। আমি পরে ঘরে গিয়ে না সুন্দর করে গুছিয়ে ঠিক আছে আরে হ্যাঁ এখন এগুলো সঙ্গীতা রাত্রিবেলা ভালো ফটো আসবে শিওর আসবে আমার ভালো ফটো তুলে দিবি এতক্ষণ ধরে ফটোগ্রাফার তোলা হচ্ছিল কোথায় গেলি এই এদিকে দেখ সব পালিয়ে যাচ্ছে সঙ্গীতা ওটাই তো আমি আমি এখনো আমার একটা সিঙ্গেল পিস এখনো ফটো তোলা হয়নি বাবু তুলে নেবে না তোর তুই আমাকে তুলে দিবি হ্যাঁ, ঠিক আছে কি করছে ওরা ওয়েট ফর ফটো তুলছে ওরা ও বাবা এটা এই জায়গাটা না সন্ধ্যের পর দারুণ লাগে যাস তাই না দারুণ দেখ এই জায়গায় কত মেমোরি আমার আর সন্দীপের ও প্রচুর মিস করছি এখন দেখ মানে এত মাছ লাগছে না বলা মতো না এবার সবাই ব্লগ নিতে ব্যস্ত লাইট <laughs> <laughs> সেটাই এতক্ষণ আমি আর ও ফটো তুলছিলাম মানে না আমার ফটো তুলে বুঝে গেছে যে আর আমি মিনিমাম মানে চার পাঁচখানার বেশি ফটো তুলে জ্বালাবো কি সুন্দর আমার মানে আমি ওদের ফটো তুলেছি বেশি না এক দুটো পছন্দ হয়েছে আমারই হচ্ছে জ্বালা মানে আমি মিনিমাম মানে পাঁচ ছটা তুলবো পছন্দ হলে হবে না হলে আবার তোল এই সঙ্গীতা কই সঙ্গীতা কোথায় একা আ এই চলে এসছে ব্রিজ এবারে ব্রিজের ওখানে কতগুলো ফটো হয় আমাদের জানি না কিটা তুলবি তো হ্যাঁ একদম <laughs> এই কেন কি হচ্ছে এখানে এখানে ফাঁকা হ্যাঁ, আছে এই ফাঁকা আছে এই যে মতো আমি ওকে ফটোটা তুলে দিই সে আজকে না এই একটাও তো ফটো না <laughs> এতক্ষণ ধরে কার্ডিলস হ্যাঁ। বানাচ্ছিলাম এই যে এর কোথায় গেল <laughs> এতক্ষণ ধরে আমি এর রিলস বানাচ্ছিলাম কতগুলো টেকের পর ফাইনালি একটা কারেক্ট এসছে এর ফটো তুলেছি আমার মাত্র একটা কয়েকটা ফটো আর একটা মাত্র ভিডিও নিয়েছে সঙ্গীতা হ্যাঁ, এখনো আমার ফটো নাই তুলে দিয়েছে হ্যাঁ কেন একটা ফটো ওখানে তোলা হয়নি তোর আর আমার সাথে ঠিক আর তোর আর আমার সাথে এখন অনেক ফটো তোলা বাকি আছে অনেক কিছু কি করবি এটা একটা গ্রুপ ফটো এখান থেকে হ্যাঁ। তাই কর এই দাঁড়া এই ব্লগটা এটা কার ফোন দাও এই না কমপ্লিট হয়নি এইটুকুতে কি সঙ্গে গেলি এই এই আমার আর তোর ফটো বাকি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কোথায় গেল বাকি কি সবাই খুঁজে আর একজন কই এই এই ও করছিস কোনায় করছিস নাম্বার সেভ কর গ্রুপে যাদের যাদের ফটো ভিডিও রিলস যা আছে আমি সব ফেলে দেবো এই সকালে মানে বিয়ে বাড়ি দেখে আমার যা খেতে ইচ্ছে করছে ইস কত কাল বিয়ে বাড়ি খাই না দেখো ওখানে বিয়ে বাড়ি হচ্ছে গাছ দেখো ওই যে ইস মনে হয় বিনা ইনভিটেশনে খাই তারপর না ইস ছ্যাঁচড়ামো লাগবে একদমই না মানে এসছে এরকম বোর্ড পেছনে ফটো তোলা হলো অনেক প্রচুর ফটো তুলেছি সঙ্গীতা কই তো প্রচুর ফটো তুলেছি কিন্তু কোনো অন্ধকারে এত বকওয়াস আসে না কিন্তু এই জায়গাটা না খুব নাইস একবার আরেকবার ওটা আটা ওই ফটোটা না হ্যাঁ, দাঁড়া তো হয়ে গেছে ফটো তোলে এবারে মানে বাড়ি কি লাইট আছে দেখ তোর মুখটাই দেখা যাচ্ছে না লাইটটা ঢেকে লাইটটা গেছে সেই এত বড় হ্যাঁ আবার কি শুধু ব্রিজ কেন ব্রিজ দিয়ে হাঁটা দেন ওই যে যেখান থেকে ফটো তুলছিলাম আবার ওখান থেকে হাঁটা এখন হাঁটা আছে এই সঙ্গীতা কই এইদিকে আয় এই আমার মনে মনে হচ্ছে আজকে ভ্যালেন্টাইন ডে তে মানে একটু ফাঁকা ফাঁকা লাগছে হ্যাঁ, হ্যাঁ ওই জন্যই ওই যে দেখ না সন্দীপের আজকে অফিস ভালো হয়েছে ওই জন্য আমরা শনিবার দিন সেলিব্রেট করে নিয়েছি এই জানিস কোথায় গেলি মজা হয়েছে শনিবার লেভেল সেভেন বলে একটা রেস্টুরেন্ট আছে হ্যাঁ, হ্যাঁ, না না তপসিয়াতে তপসিয়া তো হ্যাঁ তো আরে হ্যাঁ ও তো রুফটপ ক্যাফে ওটা আরে আর কি সুন্দর রে মানে চথে ব্লকটা দেখবি হ্যাঁ, হ্যাঁ, প্রচন্ড সুন্দর আমি কোনোদিনও যাইনি ও আমাকে সারপ্রাইজ দিয়েছে আমি দেখলাম বা গেছিস আমি ফার্স্ট টাইম গেছিলাম ও কি লোকেশন লাগছে এই কোথায় কোথায় সেটা কোথায় চা খেতে বসেছে কিনেছিস চা আমাকে দিবি না একটু ছাড় কি চুলের অবস্থা দেখ চা খাচ্ছিস আমি দেখাবো সবাই কি করে চা আমি কিছুই ছাড়বো না সব কিছুই শর্ট নেবো এ ভাই আমাকে প্লিজ তুলে দে দিচ্ছি দিচ্ছি দাদা আমার চাপ হয়ে যাবে রে এবারে